সালাত সালাম তবে দেব সালাত সালাম তবে দেব নবীর রওজায় আমার স্বপ্ন পূরণ হবে হবে যাব মদিনায় আমার স্বপ্ন পূরণ হবে হবে যাব মদিনায় আমার স্বপ্ন পূরণ হবে হবে যাব মদিনায়

পাগল পারা হ্যাঁ। আমার স্বপ্ন পূরণ হবে হ্যাঁ। কবে যাব মাদিনাই আমার স্বপ্ন হ্যাঁ। পূরণ হবে কবে যাব মাদিনাই আমার স্বপ্ন পূরণ হবে কবে যাব মাদিনাই সালাত সালাম কবে দেব সালাত সালাম কবে দেব নবের সাধন পূরণ হবে কবে যাব মাদিনায় আমার সাধন পূরণ হবে কবে যাব মাদিনায় আমার সাধন পূরণ হবে কবে